মোটামুটি যারা ক্রিপ্টো জগতে চলাফেরা করেন বা একটু ক্রিপ্টো সম্পর্কে খোঁজখবর রাখেন অথবা ক্রিপ্টোর সাথে সংযোগ রয়েছে তারা জানেন না এমন লোক নেই তবে মোবাইল দিয়ে ক্রিপ্টো মাইনিং করা যায় এই ইতিহাসটা খুব বেশি পুরনো নয় সম্প্রতি এটা দু এক বছর হলো মার্কেট এসেছে এবং আমরা ইতিমধ্যে যারা ক্রিপ্টো জগতে রয়েছি তারা বেশ কয়েকটা মোবাইল মাইনিং কারেন্সির সাথে পরিচিত হয়ে আছি যেগুলো দিয়ে আমরা অনেকেই মাইনিং করছি এবং আশা করছি যে ভবিষ্যতে সেগুলো থেকে আমরা খুব ভালো একটা প্রফিট পাবো জাস্ট লাইক বিট কয়েন এইরকম অনেকগুলো mining currency mobile mining currency ইতিমধ্যে মার্কেটে রয়েছে যেমন pi network B network alpha network one network বেশ কয়েকটি ইগল মাইনিং নেটওয়ার্ক বেশ কয়েকটি এরকম নাম আমরা যদি মনে করার চেষ্টা করি মনে পড়বে এবং আমাদের মোবাইল খুঁজলেও পাওয়া যাবে তো সেই রকম একটি মোবাইল ক্রিপ্টো মাইনিং অ্যাপস হলো বি নেটওয়ার্ক বি নেটওয়ার্ক নিয়ে আজকে আমার ভিডিও বি নেটওয়ার্ক নিয়ে কথা বলবো বি নেটওয়ার্কের একটি নতুন আপডেট এসেছে আপনারা জানেন এই মুহূর্তে বিভিন্ন ফোরামের আলোচনা অনুযায়ী এবং এই যে প্রজেক্টগুলোর প্রপোজাল অনুযায়ী তাদের হোয়াইট পেপার অনুযায়ী যে কয়েকটা মাইনিং অ্যাপসকে বিশ্বাস করা যায় মাইনিং প্রজেক্টকে বিশ্বাস করা যায় মোটামুটি ভরসা করা যায় আমি মোটামুটি বলছি এই কারণে কারণ এই ধরনের প্রজেক্টগুলো কোনটা স্ক্যাম করবে কোনটা সফল হতে পারবে না এইটা আমরা কেউই কিছু বলতে পারি না এটা হচ্ছে সম্পূর্ণ যতদিন না এইসব প্রজেক্টগুলো মানে পুরোপুরি সফলতার সাথে মার্কেটে আসছে ততদিন কিছুই নির্দিষ্ট করে বলা যাবে না তবে আশা করা যেতে পারে কিছুটা সম্ভাবনার কথা বলা যেতে পারে সেই রকম সম্ভাবনাময় যে কয়েকটি মোবাইল মাইনিং সাইট রয়েছে মোবাইল মাইনিং প্রজেক্ট রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে পাই তারপরেই রয়েছে বি নেটওয়ার্ক তো আজকে বি নেটওয়ার্ক নিয়ে কথা বলবো বি নেটওয়ার্কের কয়েকটি আপডেট এসছে বি নেটওয়ার্কের আপডেট নিয়ে আমি আলোচনা করব বি নেটওয়ার্কের এই নতুন ভিডিওতে আর্নিংস মাস্টার চ্যানেলের পক্ষ থেকে আমি রিপন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মিনিটওয়ার্কের আরও এই ধরনের আপডেট এবং অন্যান্য যে মাইনিং অ্যাপস রয়েছে মাইনিং প্রজেক্ট রয়েছে সেগুলোর আরও এই ধরনের আপডেট যদি আপনারা সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে রাখুন সবার আগে ভিডিওগুলো অবশ্যই নোটিফিকেশান আকারে আপনার কাছে যখনই পাবলিশড হবে পৌঁছে যাবে এবং সেই সাথে আমার সাথে যুক্ত থাকতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন আমাকে টুইটারে ফলো করতে পারেন এবং ফেসবুকে আমার একটি গ্রুপ রয়েছে সেখানে আপনারা যুক্ত হতে পারেন এগুলোর লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে বক্সে পেয়ে যাবেন তো ফিরছি একটা ছোট্ট ইন্ট্রোর পরে সাথে থাকার জন্য আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি চলে যাচ্ছি আজকের আলোচনায় আজকে যে আপডেটটা নিয়ে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বি নেটওয়ার্কের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল ওপেন করে রেখেছি এখানে আমি আপনাদের এখান থেকে আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব এবং সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব আপনারা চাইলে বি নেটওয়ার্কের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল রয়েছে টুইটারে গিয়ে সেটা সার্চ দিয়ে অথবা আপনাদের যদি ফলো করা থাকে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপডেটটা আমি শুধু একটু বিশ্লেষণ করার চেষ্টা করব যাতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা থাকে আপনারা সহজে বুঝতে পারেন আমি আপডেটটা এখানে বের করেছি একটু এটাকে আমি আলাদা করে আপনাদেরকে দেখাতে চাই এখানে বি নেটওয়ার্কের যে টুইটটা এসেছে আপডেট সংক্রান্ত সেটা হচ্ছে দুই হাজার বাইশের মানে এই চলতি বছরের প্রথম কোয়ার্টারে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের মধ্যে অলরেডি আজকে ফেব্রুয়ারির বারো তারিখ ফেব্রুয়ারির প্রায় হাফ শেষ হয়ে গেছে অল্প কয়েকদিন আছে এবং এর মধ্যে তারা তাদের যে কর্ম পরিকল্পনা যেটা তারা এই কোয়ার্টারের মধ্যে শেষ করবে বলছে সেটা কি কি সেই বিষয়ে তারা একটা নোটিশ দিয়েছে এখানে তারা প্রথমে লিখেছে B network roadmap quarter one two thousand twenty two মানে দু হাজার বাইশে কোয়ার্টার ওয়ানে তারা যে রোড ম্যাপটা নিজেদের জন্য ঠিক করেছে যে তারা কী কী কাজগুলো করবে সেই লিস্টটা এখানে রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারিতে তারা যেটা করবে অর্থাৎ চলতি মাসে সেটা হচ্ছে নোটিফিকেশান অ্যান্ড্রয়েড ইন ফিক্সিং মানে অ্যান্ড্রয়েড নোটিফিকেশান তারা চালু করবে ঠিক তারপরে এখানে নিচে রয়েছে আমাদের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা আমরা সবসময় জানতে চাই সেটা হচ্ছে কেওয়াইসি আপনারা জানেন বি নেটওয়ার্কের কেওয়াইসি ইতিমধ্যে এক রাউন্ড হয়ে গিয়েছে এবং সেটা হচ্ছে যাদের পাসপোর্ট ছিল তারা পাসপোর্ট দিয়ে করতে পেরেছে তবে যারা পাসপোর্ট আমাদের যাদের পাসপোর্ট দিয়ে আমরা করতে চাই না আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চাই তাদের জন্য অপেক্ষা করতে বলা হয়েছিল এবং তারা বলছে যে মার্চে তারা এই কেওয়াইসিটা নিয়ে আসবে তো আমাদেরকে এই জন্য একটু খেয়াল রাখতে হবে বি নেটওয়ার্কের মধ্যে এবং মাইনিংটা চালিয়ে যেতে হবে অবশ্যই এটা যখন মার্কেটে ট্রেড শুরু হয়ে যাবে তখন আমরা জানি সবাই যে স্বাভাবিক নিয়ম অনুযায়ী ক্রিপ্টো যখন মার্কেটে ট্রেড হয় তখন এটা আর মাইনিং করা যায় না তো আমরা মার্চে হচ্ছে আশা করা যাচ্ছে তাদের এই ঘোষণা অনুযায়ী যে মার্চে আমরা কেওয়াইসিটা পেতে যাচ্ছি এবং সেখান থেকে আমরা কেওয়াইসিটা করে নিতে পারবো কেওয়াইসি কীভাবে করতে হবে এটা যখন আসবে আমি নিজে লাইভ যখন করব সেটা আপনাদের জন্য রেকর্ড করে আমি আমার চ্যানেলে পাবলিশ করবো এই জন্যই বলছি যে আমার এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে হিট করে অলে প্রেস করে রাখবেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বি ওয়ালেট আপনারা যারা পাই নেটওয়ার্কে কাজ করেছেন তারা হয়তো ইতিমধ্যে পাই ব্রাউজার থেকে পাই ওয়ালেটটা ক্রিয়েট করে ফেলেছেন এখানে বি এরও ওয়ালেট প্রয়োজন আছে অবশ্যই কারণ এই আপনার যে বি টোকেনটা বি কয়েনটা এটা হচ্ছে আপনার বি ওয়ালেটে যাবে প্রথমে এবং সেখান থেকে আপনি ট্রেড করতে পারবেন বাই সেল করতে পারবেন তো এইখানে এরপরে এই মার্চেই আমরা বি ওয়ালেটটা পেতে যাচ্ছি এই বি ওয়ালেটটা যখন আসবে বি ওয়ালেটটা ক্রিয়েট করে নিতে হবে আমি বি ওয়ালেটে যখন আসবে এটা কীভাবে ক্রিয়েট করতে হয় দেখিয়ে দেবো যারা যাদের ক্রিয়েট করতে সমস্যা হবে তারা আমার ভিডিও দেখে ক্রিয়েট করে নিতে পারবেন এরপরে যেটা সেটা হচ্ছে স্কোয়ার টু বি নেটওয়ার্কের স্কোয়ার টু আসবে এটা এটাও মার্চের মধ্যে তারা এই মার্চের মধ্যে ফার্স্ট কোয়ার্টারে তারা নিয়ে আসবে তো যে কয়েকটা খবর আমরা এখানে দেখলাম এর মধ্যে আমার মনে হয় আমাদের জন্য ইন্টারেস্টিং হচ্ছে কে ওয়াইসিটা তো কে ওয়াইসির জন্য অপেক্ষা করুন আশা করছি যে খুব দ্রুত হতে পারে আগামীকাল হতে পারে মার্চের শেষ দিনে তবে এর মধ্যে তাদের ঘোষণা অনুযায়ী ধরে নেওয়া যাচ্ছে যে বি নেটওয়ার্কের কেওয়াইসি চলে আসবে এবং মাইনিং চালু রাখুন আর যারা এখনও বি নেটওয়ার্কে মাইনিং শুরু করেননি তাদের জন্য আমি বি নেটওয়ার্কের অ্যাপস ডাউনলোড লিঙ্ক এবং আমার রেফারেল কোডটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে আমার রেফারেল কোড দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করার পরে আপনারা অটোমেটিক্যালি আমার সিকিউরিটি সার্কেলে অ্যাড হয়ে যাবেন এবং সেখান থেকে আমি হচ্ছে আপনাদেরকে জানতে পারবো এবং আপনাদেরকে পরবর্তীতে আমার সাধ্যমতো সাপোর্ট আমি দিতে পারবো তো এই ছিল বি নেটওয়ার্ক নিয়ে আজকের মতো আপডেট দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সাথে থাকবেন ভালো থাকবেন